ভাই দাঁড়ান বুঝলাম ভাই এই যে আমরা জগুরগুবা পার্কে বেড়াতে যাইছিলাম তো এখানে আমরা তো অনেক কিছু দেখলাম নাকি হ্যাঁ অনেক কিছু তো এর মধ্যে আপনার মানে সৌন্দর্য বা যদি কিছু কথা আমাদের সাথে শেয়ার করতেন আচ্ছা আসলে জগুরগুবা যে নামটা নামটাতেই পয়সা শুরু এই জগুরগুবা নামটাই অনেক বেশি মানে আপনি বিনোদনের জন্য কি পালেন এখান থেকে আপনি তো দেখলাম যে খালি কি মেয়ে দেখতে এসেছিলেন না মানে সাদা বিনোদন পাইলেন এই মানুষ তো আসেই এই মানুষ তো দেখতে এসেছি এটা তো বড় কথা না বড় কথা হচ্ছে মেয়েছেলি থেকে কিভাবে বাসা যায় সেই জন্য এসেছিলাম আর আমি বলতে চাইছিলাম যে আপনার মানে বিনোদনের ব্যাপারটা এটা আচ্ছা, কিভাবে কতদিন কি পাইলেন ধরে হাঁস আছে হাঁসের গু আছে হাঁসের গু দেখতে ভালো লাগলো আর হাঁসের গু ডালি ডালি তাছাড়া আর এখানে যে ফুল ফুলের তো তুলনা নাই ফুল তো অনেক সুন্দর সুন্দর ফুল আছে আচ্ছা ভাই আচ্ছা ভাই আপনি ফুল কি কি ধরনের ফুল দেখেছেন ফুল দেখেছি দেশি বিদেশি বিলাতি যা আছে ভাই আপনার কি উর্বাজারে কোনো পরিচিত ফুল ছিল পরিচিত কোনো ফুল নাই পরিচিত কোনো ফুল নাই তাই না নাম তো বুঝতে বুঝতে পারিনি আপনি একটা চাম্পা সাম্বাবেলি দেখেছেন তাই তো আর এখানে মনে করো যে জায়গাটা নির্বিলি সাধারণ প্রাকৃতিক একটা সৌন্দর্য এখানে আসলে পুষ্করণীর খামাল মাছের কথা তো পুষ্করণীর খামাল মাছের কথা যাই হোক এখানে ভালো লাগছিল এখানে মানে পাশের জোর কোনো কিছু তৈরি করানোর প্রাকৃতিক খুব মনোরম পরিবেশে আসলে এই সময় আসা ঠিক না और मैं আচ্ছা, মানে শুধু কি শ্যাং মাছ পাওয়া যাবে না আর কিছু পাওয়া যাবে শ্যাং মাছ আপনার বিয়ানদের উপকার হয় কাজে ও শুধু বিয়ানদের হবে না বিয়াজদের হবে মানে আছে ও বিয়াজদের তো আছে তাই তো খালি বিয়ানদের হবে হ্যাঁ মামা হ্যাঁ, হ্যাঁ। তো ভাই আপনি কি আরো কিছু বক্তব্য রাখবেন এখানে ও জায়গাটা পবিত্র অরিজিনালি পবিত্র প্রাকৃতিক সৌন্দর্য কিন্তু আসলে এখানে যেসব কার্যক্রম চলছে তাতে অপবিত্র করে এখানে ভাই এখানে আমার প্রশ্নটা হচ্ছে যে এখানে মানুষ নামের পুতুলা দেখিস একটা আসলে ভাই ভাই ভাই আমার প্রশ্ন আছে মানুষ পুতুল মানে এটা কিভাবে হয় মানুষ আচ্ছা, পুতুল মানে সে ময়দা আটা তারপরে হচ্ছে কি মেঘি মেঘি ঝাওয়া দি মনে ঘষে দি মনে সে সাদা সেই বকের মতো হয়ে বসে আছে চোখ দুটো ঠুট লাল এমন একটা মেয়ে ছবি তুলছে মনে হচ্ছে সেই কার্টুন বসে আছে আসলে মানুষ যে মানে আসলে শয়তান যে কীভাবে ধোকা দিছে শয়তান মানুষকে এইভাবে যে জাহান নামে থেকে দিতে যাবে আসলে এটা যায় হ্যাঁ আমরা সবাই শয়তানের ধোকায় আছি আল্লাহ আমাদের শয়তানের ধুকা থেকে বাঁচার তো অভিজ্ঞান করুক তো ভাই বলছিলাম যে ওই যে মানুষ নামে যে পুতুলটা বুঝছিলেন ওটা কি দেখতে মানুষই ছিল না আপনি কীভাবে বুঝলেন যে এটা পুতুল না মানুষ মানুষই ছিল পুতুল আসলে ছেলে কিন্তু ওর করেছে আসলে এটা এইভাবে ভাবা চিন্তা আচ্ছা আপনি কি চিনতে পেরেলেন এটা মানুষ না পুতুল মানে আপনার ব্যক্তিগতভাবে কি চিনতে পেরেছিলেন আচ্ছা, এটা হলো মানুষ আমার পুতুল ইসলামের নামটা নষ্ট করার লাগি মানে নামাজ পড়া বন্ধ করবে এই দিনটাই পুতুল খায় মুসির আখড়া আচ্ছা মামা আপনি কি চিনতে পেরেছিলেন ওটা মানুষ না পুতুল মানে আপনার আমার দু পাই পুতুল ওটা ওটা দু পাই পুতুল তাই তো ওই পুতুলে কি কথা বলতে পারে মানুষের মতন হ্যাঁ কথা বলতে পারে মনের কথা টেনে বের কিনলে আছে মনের কথা টেনে বের কিনলে